যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমায় যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমায় মন দিয়ে বলো করেছি কি ভুল আমি কি রং করা খেলারি পুতুল অপরাধী ভেবেছ অপরাধ নিচে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ নিচে কেন বুঝিনি যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছো আমায় বলেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ পিছে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ নিচে কেন বুঝিনি এভাবে হারিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি আশায় বেঁধেছি প্রাণ সুখী হতে পারি এভাবে হারিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি আশায় বেঁধেছি প্রাণ সুখী হতে পারিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ পিছে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ পিছে কেন বুঝিনি যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমার করে ফিরিয়ে দেব তোমায় যা দিয়েছি তোমার জন্য আমি সবই মেনে তুলেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমায় মন দিয়ে বলো করেছি কি ভুল আমি কি রং করা খেলার তুমি চোখ তুলেছ নিচে কেন বুঝিনি